আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরেকটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন লেখালেখি যাদের নেশা এবং পেশা আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে কেননা আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেবো খুব সহজে আপনি কিছু কিছু সময় দিয়ে আপনি আপনার বিষয়ের উপর লিখে সেই লেখাগুলো জমা দিয়ে খুব সহজে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে পারেন ঘরে বসেই অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কীভাবে আপনি লেখাগুলো লিখবেন এবং জমা দেবেন এবং এই ওয়েবসাইটটি থেকে কীভাবে অ্যামাউন্টটা উইড্রো নেবেন আমি পুরোপুরি বিষয়টি শেয়ার করবো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো জানাবো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং click the bell button to get all types of notifications চলুন তাহলে শুরু করা যাক অলরাইট চলে এসেছে আজকের খান থেকে ওয়েবসাইটটির মধ্যে এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন writer dot pocket novel dot com যেটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং রিসেন্টলি লঞ্চ করেছে এবং বড় বড় লেখকরা কিন্তু এখানে কাজ না করলেও যারা স্টুডেন্ট রয়েছেন অথবা হাউস ওয়াইফ রয়েছেন অথবা যাদের মোটামুটি হাতে সময় রয়েছে অথবা যারা বাড়তি ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য একটি অসাধারণ ওয়েবসাইট সো প্রথমে কীভাবে আপনি এখানে সাইন আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটে সাইন আপ বাটনে চলে আসবেন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে সুতরাং আমি আর দেখাচ্ছি না যখন আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সরাসরি আপনার মেলের মধ্যে একটি মেল চলে আসবে সেই মেলটি হচ্ছে এটি activate your pocket writer account এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনি নেক্সট পেজের মধ্যে চলে যাবেন তার মানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে ইন্টারেক্ট করে নিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যখন আপনি এখানে চলে আসবেন তখন আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেবেন কী ইনফরমেশন দেবেন আশা করি শুরুতে বিশ্বাস পর্যন্ত থাকলে আপনি নিশ্চয়ই বুঝে যাবেন এখানে আমার আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি আপনি এখানে সাইন আপ করার পরে লগ ইন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে তখন আপনি এখানে কন্টিনিউ যখন ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি সরাসরি এই পেজে চলে আসবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে আসার পরে প্রথমে যে কাজটি করবেন সেখানে হচ্ছে এখানে বা দিকে দেখতে পাচ্ছেন নভেল এবং রাইটার্স বেনিফিট এবং ইনকাম এখানে আপনি আপনার নামটি দেখতে পারবেন এবং এখানে যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার নামটি দিবেন এরপর মোবাইল অ্যাড্রেসটি মোবাইল নম্বরটি দিবেন এরপর মেল ফিমেল সিলেক্ট করে দেবেন ইমেল অ্যাড্রেসটি দেবেন আর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে আপনি জাস্ট আপনি নিজের সম্পর্কে কিছু লিখবেন এরপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন যে ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে চাচ্ছেন তার মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনি বুঝেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন দ্যাটস এরপর ব্যাঙ্ক ডিটেলস আপনাকে এখানে নিতে হবে অর্থাৎ যেই ব্যাংকের মাধ্যমে বা যে পেমেন্টগুলো আপনি নেবেন সেই ডিটেলসগুলো এরপর যেটি দেখতে পাচ্ছেন এখানে এই দুটো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন অথবা ভারতীয় হয়ে থাকেন তাহলে প্যান কার্ডটি সিলেক্ট করে এখানে আপনি অ্যাড করবেন এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেলিং অ্যাড্রেস দিবেন মেলিং অ্যাড্রেস ডিটেলস আপনাকে দিতে হবে অর্থাৎ এতটুকু দেওয়ার পর সেই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেল অর্থাৎ আপনি পুরোপুরি বিষয়টি জেনে গেলেন কীভাবে এখানে প্রোফাইলটা সাজাতে হবে এরপর এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার পিকচারটি দেবেন পিকচারটি দেওয়ার পরে আপনি জাস্ট করে এখানে সেই প্রোফাইলে ক্লিক করবেন সেই প্রোফাইলে ক্লিক করার পরে আপনি অনায়াসেই নেক্সট পেজে চলে যাবেন এরপর যে কাজটি করবে সেটা হচ্ছে ইনকামের যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল ইনকামটি আপনি গিয়ে দেখতে পাবেন এবং কারা কারা বেনিফিট হচ্ছে এবং কি প্রসেসে ইনকাম আছে সেটি আমি আগে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন বা দেখে new story bonus this reward is even to a বেসিঙ্গেল সাইট অরিজিনাল স্টোরি হয় you publish the minimum words minimum words আপনাকে তিরিশ হাজার শব্দ তার মানে আপনি তিরিশ হাজার শব্দ আপনাকে এখানে জমা দিতে হবে তার বিনিময়ে আপনি পাচ্ছেন ফিফটি ডলার তার মানে আপনি ফিফটি ডলার এখান থেকে রিওয়ার্ড বোনাস পাবেন এখন যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে daily updated bonus this reward will be based on published quantity and quality every mark প্রত্যেক মাসের জন্য এটি অর্থাৎ এই এই অপশনটি রয়েছে মোর দ্যান ফিফটি থাউজেন্ড যদি আপনি ওয়ার্ড লিখতে পারেন পার মান্থ তাহলে তিনশো ডলার এরপর fifty thousand to forty thousand one fifty dollar এরপর ফর্টি থাউজেন্ড টু থার্টি থাউজেন্ডের জন্য অর্থাৎ ওয়ান হান্ড্রেড ডলার এবং লেস দেন থার্টি থাউজেন্ড তার মানে আপনি তিরিশ হাজার মেসেজ যদি লিখেন তাহলে কোনো পেমেন্ট হবে না দেখছি এরপর যে অপশনটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে competition was this reward will be given to the author when he or she request to complete the story word count overall যদি আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার শব্দ লিখতে পারেন তাহলে নো পেমেন্ট এরপর দুই লক্ষ প্লাস তার মানে এখানে দুই লক্ষ থেকে তিন লক্ষ এটা লেস দেন এটা দুই লক্ষ থেকে তিন লক্ষ হলে চারশো ডলার এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চারশো ছয়শো পঞ্চাশ এরপর চার লক্ষ থেকে পাঁচ লক্ষ নয়শো ডলার এরপর সর্বোচ্চ যদি আপনি এই লেখাটুকু লিখে জমা দিতে পারেন তাহলে বারোশো ডলার পর্যন্ত আর্নিং করার অপরচুনিটি এখানে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবার কীভাবে কাজ করবেন সেটি আমি দেখে দিচ্ছি প্রথম স্টেপ যেটি রয়েছে সেই স্টেপটি এখানে শো করছে যে write the first thirty thousand words and apply for কম কন্ট্রাস্ট প্রথম আপনাকে ত্রিশ হাজার শব্দ লিখে জমা দিতে পারে জমা দিতে হবে অর্থাৎ আপনি যে কোনো বিষয় রয়েছে আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন সেখানে যদি একটি মজার কাহিনী আপনি লিখে তুলতে পারেন সেটি এখানে লিখে জমা দিয়ে ফেলতে পারেন তো আপনার লাইফে ঘটে যাওয়া যে কোনো একটি ঘটনার উপরে অথবা ভূতের কাহিনী অথবা যে কোনো কাহিনীর লিখে আপনি এখানে জমা দিয়ে ফেলতে পারবেন এখন step two sign in the contract add receive new story bonus new story bonus হিসেবে আপনি এখানে বোনাস পাচ্ছেন স্টেপ থ্রি আপডেটেড সাবটার্স daily receive daily publish bonus অর্থাৎ যে লেখাটি আপনি জমা দেবেন মান্থলি এখান থেকে একটি বোনাস পাওয়ার অপরচুনিটি রয়েছে এরপর স্টেপ ফোর যেটি দেখতে পাচ্ছেন সেই স্টেপ ফোরের মধ্যে লিখে রয়েছে only you finish to love fifty thousand words and have what lead of reviews you are eligible for your story to be made to an audiobook after approval or receive performance bonus তার মানে আপনি যদি এই লেখাটুকু জমা দিয়ে ফেলতে পারেন এবং অ্যাপ্রুভাল দিতে পারেন তাহলে আপনি এখানে পারফরমেন্স বোনাস রিসিভ করতে পারেন দ্যাটস ইট এতটুকুই এ হচ্ছে আর্নিং ক্রাইটেরিয়া কিভাবে আপনি কাজ শুরু করবেন সেটি আমি এবার দেখে দিচ্ছি আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন অথবা আপনি কমে গিয়ে এখান থেকে কাজ শুরু করতে পারেন ধরুন আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বা কনসেপশন দেওয়ার জন্য একটি একটি নভেলের নাম এখানে টাইটেল আপনাকে দিতে হবে এখানে লেখা রয়েছে your novel will be a part of writer benefit program অর্থাৎ এখানে আপনাকে একটি নোবেলের নাম দিতে হবে ধরুন আপনি এখানে লিখছেন যে alien alien episode P I S D episode one এখানে আমি নাম দিলাম নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েট নভেল নেন গো টু ফার্স্ট সাবটা এই বাটনে ক্লিক করতে হবে বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার তাকে মেইন পেজের মধ্যে নিয়ে আসবেন দেখছি এতটুকু তার মানে আপনি ফোন থেকে সরাসরি আপনি এবার মোবাইলে চলে যাচ্ছেন তার মানে আপনার লেখা শুরু হয়ে গেল এখানে আসার পর আমি once upon a time there was a female alien alien ও লিভড ইন এ জঙ্গল আমি কয়েকটি শব্দ লিখলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে চাইলে আপনি এটিকে বোল্ড করে নিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সিম্পল এবং এটি আপনি ইটালি করে নিতে পারেন এমনকি সেন্টার করে নিতে পারেন এস ডিস তার যেভাবে আপনি চান এরপর এখানে লিখতে লিখতে যদি আপনি তিরিশ হাজার ওয়ার্ড লিখে নিতে পারেন আমার এখানে চোদ্দো ওয়ার্ড কিন্তু অলরেডি হয়ে গেছে ব্যাসিক আশা করি বুঝতে পেরেছেন আপনি এখানে চাইলে বেঙ্গলি ইংলিশ বরাবর ইউ লাইক আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন যেটিতে আপনি পারদর্শী সেটি অর্থাৎ আপনাকে যদি ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে বেঙ্গলি সিলেক্ট বেঙ্গলিতে লিখতে চাইলে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে এরপর আপনি এটি সেভ দিলেন সেভ দেওয়ার পরে আপনি এটি এখানে সেই ব্যবহার সেই ব্যাপারে দেখে দেখতে পাবেন পরবর্তীতে আপনি আজকে ওটিগুলো লিখলেন এরপর নেক্সট দিন আরেকটু নেক্সট দিন আরেকটু নেক্সট দিন আরেকটু এগুলো লিখতে লিখতে দেখবেন যে আপনার তিরিশ হাজার শব্দ অনায়াসে হয়ে গিয়েছে এরপর আপনি পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পরে এটি পাবলিশ হয়ে থাকবে আশা করি বুঝতে পেরেছেন ধরুন আপনি এখানে তিরিশ হাজার প্লাস শব্দ লিখে ফেলেছেন এবং তারা সেটি রিভিউ করবে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আপনি আপনার পেমেন্টটা অনায়াসে ব্যাংকের মাধ্যমে নিয়ে ফেলতে পারবেন ইট এতটুকু এর বাইরে আর কিছু নয় আপনি লেটেস্ট বা ট্রেন্ডি যে টপিকগুলো রয়েছে অর্থাৎ ঘটে যেগুলো ঘটনা যেগুলো দেখতে মানুষ পছন্দ করে সেই বিষয়ের উপর যদি আপনি লিখেন তাহলে অনায়াসে এখান থেকে আর্নিং করার অপরচুনিটি বহুন বহুন বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন রাইটার্স বেনিফিট আমি দেখালাম এবার চলে আসছি ইনকামের মধ্যে ইনকামে যখন চলে আসবেন আপনি এখানে আর্নিং কত করেছেন সেটি দেখতে পাবেন এবং এবং এখানে যে ক্লিক হেয়ার যেটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ডিটেলসগুলো দেবেন অর্থাৎ আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেবেন যা যা যা সেইসে তারা সেটি ব্যবহার করে আপনি সাবমিট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে তাদের সাথে তুমি কানেক্টেড হয়ে গেলেন পরবর্তীতে আপনি আপনার পেমেন্টটুকু এখানে দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে মোটামুটি writer pocket mobile dot com সম্পর্কে বিস্তারিত আপনাদের যদি কোনো কোয়ারি বা কোনো কোয়েশন থেকে অবশ্যই আমার ফোন বক্সে জানাবেন এবং এই ওয়েবসাইটটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি যে পেশার হন না কেন আপনি আপনার লিগাল জমা দিয়ে হ্যান্ডসার ইনকাম জেনারেট করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সে বেলাইকনটি রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর পরবর্তী ভিডিও কিছু দেখতে চান অবশ্যই সেটি জানাবেন আপনাদের কমেন্টের প্রতিক্রিয়া রইলাম ভালো তখন সুস্থ থাকুন সবাই সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আর catch you guys in my next video.